কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রসুল না বিজে তোমায় হে রসুল না বিজে তোমায় আর শের বুকে লেখা ও মধুর নাম তামা আলোম কুল জানায় সালা শের বুকে লেখা ও মধুর নাম তামা আলম কুল জানায় সালাম ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায় ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায় হে রসুল নাবিজে তোমায় হে রসুল নাবিজে তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে শুনেছি নাম আয় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি নাম